সো আমাদের কমপ্লিট এন্ড ডেভেলপমেন্ট কোর্সের কন্টিনিউশন হিসেবে আজকে সিএসএস মানে হচ্ছে ক্যাসকেটিং স্টাইলের উপর একটা ক্র্যাশ কোর্স হবে সো বেসিক্যালি এই ক্র্যাশ কোর্সগুলো করার রিজন হচ্ছে অনেকেই ফ্রেশ চলে আসে কোম্পানিতে যারা এন্ডে জানে ফ্রন্ট এন্ডও জানে সেক্ষেত্রে তাদের অনেক কষ্ট করতে হয় your front-end HTML, CSS, JavaScript, jQuery, Bootstrap so অনেকগুলো টপিক এগুলোর উপর আইডিয়া না থাকলে আপনাকে অনেক কষ্ট করতে হবে কারণ ব্যাক এন্ডে আপনাকে বেশি সময় দিতে হবে সো ফ্রন্ট এন্ড সম্পর্কে যদি আপনার আগেই আইডিয়া থাকে তাহলে ভালো আর ফ্রন্ট হ্যান্ডকে স্কিপ করার কোনো ওয়ে নাই আপনাকে ব্যাক এন্ড করলেও ফ্রন্ট এন্ড করতে হবে কারণ হচ্ছে আপনার ব্যাকএন্ডের লজিকগুলো আপনার ফ্রন্ট এন্ডে আপনার রিপ্রেজেন্ট করতে হবে সো আমরা আজকে সিএসএস এর উপর একটা কোর্স করব তো এই কোর্সটা তাদের জন্য যারা একেবারেই সিএসএস সম্পর্কে জানে না অ্যাবসলিউট বিজ্ঞান তাদের জন্য সো আমি আমার কোড এডিটর ওপেন করতেছি সো আমাদের রিপোজিটরি হচ্ছে সিএসি Shahriar slash complete back end development course so এটা লাস্ট কোর্সে আমরা দেখেছিলাম কীভাবে ক্লোন করতে হয় আজকে আমি দেখাবো না সো আপনারা যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে লাস্ট ক্লাসগুলো দেখে আসবেন সো আমরা আজকে সিএসএস ক্লাস কোর্সের জন্য একটা ডিরেক্টরি তৈরি করতেছি সো আমরা আগের মতোই ডাব্লু থ্রি স্কুল ফলো করবো সিএসএস বেসিক্যালি এখানে সিনট্যাক্সগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো অ্যাটলিস্ট ব্যাক করতে গিয়ে সামটাইমস যদি আপনার সিএসএস করতে হয় তাহলে অ্যাটলিস্ট আপনি যেন করতে পারেন সমস্যায় যেন না পড়ে সো সিএসএস হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট এটা দিয়ে আসলে একটা ওয়েবসাইটের লেআউটকে সুন্দর একটা স্ট্রাকচার ডিজাইন তৈরি করা হয় সো ওই স্ট্রাকচারটাকে এটা সুন্দর একটা নাইস লুকিং ডিজাইন নিয়ে আসা হয় সিএসএস মূলত হচ্ছে ডিজাইন করতে সো সিএসএস করতে গেলে আমাদের এসটিএমএল লাগবে কারণ সিএসএসটা যেহেতু এসটিএমএলের উপর অ্যাপ্লাই হয় তাহলে আমরা একটা এসটিএমএল ফাইল নিচ্ছি ইন্ডেক্স ডট এসটিএমএল দেন আমরা হচ্ছে একটা স্ট্রাকচার নিব এটা হচ্ছে এসটিএমএল ফাইভের স্ট্রাকচার আপনারা দেখতে পান এসটিএমএল ফাইভ তারপর হচ্ছে রুট ইলিমেন্ট তারপর হচ্ছে হেড ইলিমেন্ট যেখানে মেটা ইনফরমেশনগুলো থাকে যেমন আপনার দেখতে পাচ্ছেন ক্যারেক্টার সিট তারপর হচ্ছে এইগুলো হচ্ছে রেসপন্সিভদের জন্য ইন্টারনেট এক্সপ্লোর এবং বাকি সব ব্রাউজারের জন্য দেখা হচ্ছে টাইটেল টেক টাইটেল টেকটা আমাদের ডকুমেন্টের উপর এখানে দেখাবে সো আমরা বডিতে কিছু লিখতে হবে সো আমরা লিখতেছি হচ্ছে এইচ ওয়ান টেক নিচ্ছি এটা হচ্ছে একটা টাইটেল ট্যাগ যেন হচ্ছে একটা প্যারাগ্রাফ নিচ্ছি এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ সো আমরা বেসিক থেকেই শুরু করি সিএসএস এর সিলেক্টর বলে একটা ব্যাপার আছে সো এগুলো আমরা বিস্তারিত পরে শিখবো তো সিএসএস তিনভাবে লেখা যায় একটা হচ্ছে ইনলাইন যেটা আপনি চাইলে এখানে লিখতে পারেন লিখে ফন্ট সাইজ যদি আমি একশো করে দিই একশো পিস করে দিলাম এইটাকে বলে ইনলাইন সিএস আর কমেন্ট লিখে দিই তো এই ফাইলটা আমরা ব্রাশ করলেই বুঝতে পারবো আসলে কি ইফেক্টটা পড়েছে আমরা দেখতে পাচ্ছি হেডার ট্যাগের কনসেসটা অনেক বড় হয়ে গেছে সো এটা হচ্ছে ইনলাইন সিএসএস তারপর হচ্ছে এই সিএসএসটা হেড ট্যাগের মধ্যেও করা যায় এটা হচ্ছে হেড সিএসএস আমি লিখে দিচ্ছি সো আমরা এখানে পি ট্যাগটাকে সেল করব পি হচ্ছে একটা সিলেক্টর মানে প্যারাগ্রাফ ট্যাগের নাম দিয়েও আমরা ধরতে পারি এই যত জায়গায় পি আছে সব জায়গায় ইফেক্ট করবে আমরা এটাকে কালার করতে পারি কালার যদি আমরা গ্রিন করে দেই তাহলে আমরা দেখব যে এটা সবুজ কালার হয়ে গেছে আমরা দুইটা প্রিন্ট নিলাম যাতে বোঝার জন্য যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্যাগেই দুইটা পিটেকেই গ্রিন কালার হয়ে গেছে সেটা আমরা ফ্রন্ট সাইজ বাড়া দিতে পারি ফ্রন্ট সাইজ আমি দিলাম হচ্ছে এইটিন পিক্সেল দেন আমরা রিলোড করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে লেটারটা ছোট চাইলে আমরা এটাকে আবার করতে পারি টেকটাকে যদি আমরা ক্যাপিটালাইজ করতে চাই তাহলে টেক্স ট্রান্সফর্ম করতে হবে সরি আমি ফ্রন্ট এন্ড খুব ভালো জানি না সো আপনার এটা ক্ষমা দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপার কেস হচ্ছে এখানে আমরা এগুলো পরে বিস্তারিত দেখবো সো ইনিশিয়ালি আমরা একে একে ধাপে ধাপে দেখে যাই তো সিএসএস এর ইন্ট্রোডাকশনে যাই ইন্ট্রোডাকশন বলতেছে CSS is the language we use style a web page একটা ওয়েব পেজকে স্টাইল করার জন্য ব্যবহার করে হোয়াট ইজ সিএসএস আচ্ছা stands for cascading style sheet এটা CSS describe how HTML element are to be display screen paper or in media আচ্ছা এটা আসলে কীভাবে ডিসপ্লে করবে সেটার জন্য আসলে এটা কাজ করে সো আমরা সিনটেক্স দেখতে পাচ্ছি সিএসএস কীভাবে হয় ফার্স্ট হচ্ছে সিলেক্ট করা আপনার কোন ইলিমেন্ট বা কোন ট্যাগ এর উপর আপনার সেটা ইফেক্ট পড়বে সেটা ফার্স্টে সিলেক্ট করে দিতে হয় দেন হচ্ছে ডিক্লারেশন তার হচ্ছে ডিক্লারেশনের যে ভ্যালুগুলা তো দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টি হচ্ছে কালার হচ্ছে একটা প্রপার্টি তারপর হচ্ছে ব্লু হচ্ছে একটা ভ্যালু দেন হচ্ছে font size twelve pixel property value এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনট্যাক্স তাহলে আমরা অলরেডি পিতে পিতে গিয়ে আমরা অলরেডি স্টাইল করেছি এখন সিলেক্টর সম্পর্কে আমরা একটু জানি সিলেক্টরগুলো সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে তো সিএসএস সিলেক্টর বিভিন্ন ধরনের হয় একটা হচ্ছে আপনার সিম্পল সিলেক্টর জাস্ট আপনার based on tag based on name ID class এটা হচ্ছে সিম্পল সিলেক্টর ওই ট্যাগের নাম তার আইডি আর ক্লাস এটা হচ্ছে সিম্পল সিলেক্টর এবং মোস্ট কেস এটাই সবাই ইউজ করে দেন হচ্ছে combinator selectors আচ্ছা ঠিক আছে আচ্ছা there was a sudo class selector sudo element selector attribute selector so আমরা এলিমেন্ট সিলেক্টরটা দেখি এটা অলরেডি আমরা দেখেছি এইটা হচ্ছে একটা এলিমেন্ট সিলেক্টর তো এস এ আমরা কমেন্ট করতে পারি এভাবে এটা হচ্ছে ইলেভেন এস element selector then CSS ID selector so আমরা আইডি দেখব আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি প্যারাগ্রাফ আচ্ছা দেন আমরা এখানে একটা আইডি ডিফাইন করবো আইডি অবশ্যই ইউনিক হয় এটা আমরা আপনারা নিশ্চয়ই এর আগেও বলেছি এইচটিএমএল সো এখন আমরা যদি আইডির মাধ্যমে ওটাকে কাজ করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে হবে হ্যাশ হ্যাঁ, তারপর হচ্ছে আইডি নেম আইডিটা অবশ্যই ইউনিক হবে একটা পেজে আইডিটা ডুপ্লিকেট হবে না সো আমরা এখানে কী করতে পারি একটা ডিফারেন্ট কালার দিতে পারি colour is equal to black and আমরা ফন সাইজটা বাড়া দিতে পারি ফন সাইজ দিতে থার্টি টু পিক্সেল সো আমরা যদি এখন একটু ব্রাশ করি তাহলে দেখতে পাচ্ছি এটা একটা ব্ল্যাক কালারের অনেক বড় একটা ট্যাক্সি হয়ে গেছে সো আইডি সিলেক্টর সম্পর্কে আমরা জানলাম দেন হচ্ছে CSS class selector so ID selector হচ্ছে আপনার যদি কোনো ইউনিক স্টাইল করতে চান কোনো একটা এলিমেন্টকে তার জন্য আর যদি আপনার একই স্টাইল বারবার ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে ক্লাস ব্যবহার করতে হবে সো আমরা আরেকটা পিটিক নেই কপি করলাম তারপরে সে এটা একটা ক্লাস দিতে পারি নেম কি দিব এটা ক্লাস এটাকে আমরা নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন তো ক্লাসগুলো আপনার ইউজ করতে গেলে আপনাকে ডট অ্যাসেন্ড করতে হবে আমরা সেকেন্ড পার্টি করে এখানে আমরা স্টাইল করব এটা জাস্ট পিটেক ক্লাসের উপর অ্যাপ্লাই হবে সো আমরা কি করতে পারি border border one pixel solid black colour আমরা দিতে পারি হচ্ছে ব্লু বা এটা হচ্ছে অ্যাকোয়ামেরিন দেন হচ্ছে আমরা যদি এটাকে আমরা দেখতে পাচ্ছি ওপরে তার কালারটা এটাকে ইনহাইট করা হলো কিনা সো আমরা একটু ডিফারেন্ট কালার দিই আমরা দেখতে পাচ্ছি যে উপরে পি এর জন্য যে কালারটা দেওয়া হয়েছিল এটার উপর ইফেক্ট পড়ে গেছে সো এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দেবো আর একটু গুরুত্ব দেওয়ার জন্য সো তাহলে এটা আচ্ছা সো আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এটা কেন হচ্ছে না যেহেতু পি ট্যাগ সবার উপর এটা অ্যাপ্লাই হয়ে গেছে ও oh, সরি আমরা ভুল করেছি এটা এটা আইডি হবে না ক্লাস হবে এক্সট্রিমলি সরি আমরা এটা খেয়াল করি নাই কপি করার কারণে এটা হয়েছে সো আমরা দেখতে পাচ্ছি এটার বর্ডার চলে এসেছে এবং এটার কালারটা এরকম আমরা একটা প্যারিং দিতে পারি সো প্যারিং কিছু বলে না দেই তাহলে চতুর্দিকে হবে টপ রাইট বটম লেফট চতুর্দিকে এটা প্যাডিং হবে সো অ্যাকচুয়ালি আমি কোনো স্ক্রিপ্ট রেডি করে করতেছি না এখানে অনেক প্রবলেম হবে প্রবলেমগুলো আমরা ফিক্স করব আমার মনে হয় এটাই ভালো অ্যাপ্রোচ আমরা যদি প্রবলেমগুলো ইনিশিয়ালি ফেস করি তাহলে বেটার হয় কারণ প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন কীভাবে ফিক্স করতে হয় সো আমরা ইলিমেন্ট সিলেক্টর দেখলাম তারপর সে আইডি সিলেক্টর আমি কমেন্ট করে রাখি আইডি সিলেক্টর দেন হচ্ছে আমাদের class selector so most of case আমরা এই কয়টাই ইউজ করব বাট আরও কিছু সিলেক্টর আছে সেগুলো ক্ষেত্র বিশেষে ইউজ হয়ে থাকে আচ্ছা সরি আমি এইচটিএমএলের কমেন্ট করতেছি এখানে এর কমেন্ট করতে হবে এর ল্যাঙ্গুয়েজ ভেদে তাদের কমেন্টিং সিস্টেম ডিফারেন্ট হয়ে থাকে সো এই জন্যই অ্যাকচুয়ালি আসলে আমি কোনো স্ক্রিপ্ট করে ভিডিও করবো না এবং নিজেও কোনো প্র্যাকটিস করি নাই সো ইরোগুলা হলেই বরং বেটার হয় এগুলো আমরা কীভাবে সলভ করবো সেটা দেখবো সো কমেন্ট অ্যাকচুয়ালি এটা একটা উদ্ধৃতি এটা আসলে সিএসএস ইগনোর করবে হ্যাঁ এটা জাস্ট বলে দেওয়া যে এখানে আমি এই কাজটা করেছি এবং কমেন্টিং খুব জরুরি এবং এটা খুব হেল্পফুল আপনি সামটাইম হয় কি আমরা এখন একটা কাজ করি ছয় মাস পরে যদি আবার এই কাজে আমরা হাত দিই তখন আমরা নিজেরাই বুঝতে পারবো না কী করেছি সামটাইমস এরকম হয় সেক্ষেত্রে কমেন্টিং থাকলে আমরা বুঝতে পারি যে আসলে অ্যাকচুয়ালি এখানে কী কাজটা করেছি সো আমরা সিলেক্টর কিছু কমন সিলেক্টর দেখেছি তারপর হচ্ছে আপনার আরও কিছু সিলেক্টর আছে যেমন এখানে বলছে ইউনিভার্সাল সিলেক্টর যদি স্টার দিই তাহলে যত ইলিমেন্ট আছে সব কিছুর উপরেই এটা ইফেক্ট করবে সো আমরা এটা নিচ্ছি টেক্সটাইল সেন্টার এবং ব্লু করে দিচ্ছে আমরা যদি এখন রিফ্রেশ করে দেখতে পারবো যে এটা আসলে প্রায়োরিটির উপর ভিত্তি করে সব টেক্সকে সেন্টার করে দিয়েছে এবং কালার ব্লু করেছে সবগুলো করতে পারে নাই কারণ এখানে সিলেক্টরের উপর আবার ইয়ে আছে প্রাধান্যতা আছে সো এইগুলো আপনারা পরে জানবেন চাইলে আপনারা গ্রুপিং করতে পারেন H one H two P এগুলোর জন্য আপনারা করতে পারেন সো এইভাবেও করতে পারেন এই যদি কোনো ধরেন আমরা এইচ ওয়ান এবং পি দুইটা ট্যাগ দুইটা ট্যাগকে যদি আমরা কোনো কমন সিএসএস করতে চাই এইচ হ্যাঁ, ওয়ান এবং পি যদি এগুলোকে আমরা কমন সিএসএস করতে চাই তাহলে কমা দিয়ে এইভাবে লিখতে হবে আমরা এখানে ফাইল সিস্টেমটা যদি সিএসএস লিখি তাহলে আমরা ভালো একটু ভালো সাজেশন পাবো সো দেন আমরা এটাকে কি করতে পারি ফন্ট স্টাইল আমরা ইটালিক করে দিই যদি এটাকে ইটালিক করি তাহলে আমরা দেখতে পারবো এইচ ওয়ান এবং পি এর ইলেভেন দুইটাতেই আমরা ইটালিক অ্যাপ্লাই করতে পেরেছি সো মাল্টিপল uh, যখন মাল্টিপল এলিমেন্টস ইনস্টল করবেন তখন আমরা এভাবে গ্রুপিং করতে পারি তো এর আর অনেক সিলেক্টর আছে আপনি দেখে নেবেন আমি সবগুলো দেখাচ্ছি না যেগুলো মোস্ট কেস ইউজ হয় সেগুলো দেখাচ্ছি ওকে দেন হচ্ছে আমরা দুইটা সিএসএস করলাম একটা হচ্ছে হেডের ভিতরে আর একটা হচ্ছে আমাদের ইনলাইনে সো এখন আমরা দেখব যে এক্সটার্নাল সিএসএস ইনলাইন আর ইন্টারনাল হেডটাকে যেটা হচ্ছে ইন্টারনাল আর কাছে এক্সটার্নাল সিএসএস আমরা এখন দেখব সো আমরা একটা ফাইল তৈরি করি এখানে এটা হচ্ছে external CSS body background colour আমরা গ্রে করে দিলাম সো এখন কিন্তু আমরা এটার ইফেক্ট পাবো না বিকজ অফ আমরা এই সিএসএস ফাইলটাকে এস্টিমেটে লিঙ্ক করে নেই সো আমরা শুরুতেই জেনেছিলাম যে মেটা ইনফরমেশানগুলো হেড টেকের মধ্যে থাকে সো এখানে লিঙ্ক টেকের মধ্যে আমরা এটাকে আমরা লিঙ্ক করে দেব সো এখানে লিঙ্ক রিলেশন uh, হচ্ছে স্টাইল শিট আর এসরেফ হচ্ছে হাইপার রেফারেন্স আমরা বলে দিয়েছি যে এই ফাইলটার লোকেশনটা কোথায় এখন আমরা যদি রিফ্রেশ করি ইনশাল্লাহ আমরা দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা গ্রে হয়ে গেছে সো আমরা যদি অন্য একটা কালার দিই তাহলে বুঝতে পারবো যে এটা অ্যাপ্লাই হয়েছে কিনা আমরা অন্য একটা কালার অ্যাপ্লাই করি কালার দেওয়া যায় কোনো কালার যাওয়া উচিত না যারা চোখে লাগবে তো আমরা গোল্ডেন রোড দিলাম দেখি এটা কী হয় ও এমজি আচ্ছা আমরা একটা গ্রিন কালার দিই বা স্কাই ব্লু আমার ফেভারিট কালার সো আমরা একটা বাট ভালো লাগতেছে না সো আমরা নর্মাল কালারেই চলে যাই যদি আমরা সাদা কালার রাখতে চাই তাহলে তিনটা অ্যাপ দিলেই সাদা চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে হ্যাকজা ডেসিমাল কোডিংয়ের মাধ্যমে আবার কালার নাম লিখেও দিতে পারেন এবার দিলেও কাজ করবে সো আমরা তিন ধরনের স্টাইল দেখলাম internal inline external okay so আমরা এখন কমেন্ট অলরেডি আমরা দেখেছি এভাবে সিএসএস এর কমেন্ট করতে হয় সিএসএস এর কালার প্রপার্টি এখন আমরা প্রপার্টি সিএসএস যে প্রপার্টিগুলো আছে কমন যেগুলো বেশি ইউজ হয় আমরা সেগুলো সম্পর্কে জানবো সো কালার অলরেডি আমরা ইউজ করেছি colour background colour so background colour হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য আর নর্মাল কালার হচ্ছে ফোন কালারের জন্য ইউজ করা হয় সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বক্স তারা তৈরি করেছে বিভিন্ন কালার সেট করেছে আমরা কালারগুলো করতে পারি সো আমরা পেজে কিছু এলিমেন্ট তৈরি করি এবং সিএসএস কালার কালার প্রপার্টির জন্য আমরা কিছু কাজ করব আমরা ডিপ নিচ্ছি ডিপ শুরু করলাম এবং প্লাস করলাম তাহলে ক্লাস ক্লাস যেহেতু আমরা ইউনিক স্টাইল করবো সেই ক্ষেত্রে আমরা আইডি নিতে পারি box one box two box so X বক্সগুলো আমরা ব্যাকগ্রাউন্ড করবো সো এখন আমরা এক্সটার্নাল স্টাইল শিটে কাজ করবো আমরা যদি বক্স ওয়ানকে স্টাইল করতে চাই তাহলে যেহেতু একটা আইডি ট্যাগ আমাদের এইভাবে সো আমরা কালারটা চাইলে এখান থেকে নিতে পারি আমরা ইন্সপেক্ট করলে দেখতে পারবো তারা কী কালার ইউজ করেছে টমেটো সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার তো লেটেস্টে এইভাবেই আসে দেন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে হচ্ছে কিছুই নাই এর রিজন হচ্ছে এই বক্সটার কোনো হাইড ওয়াইট কিছু দেওয়া নাই বাট এখানে কোনো ইলিমেন্ট নাই সো আমরা যদি একটা হাইড ওয়াইট দিই তাহলেই আমরা দেখতে পাবো হাইট দিলাম হচ্ছে দুইশো পিক্সেল হাইট যদি দিই হোয়াইট না দিলেও চলবে হাইট অনুযায়ী সে হোয়াইট নিয়ে নেবে আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্ট রেশিও অনুযায়ী সে নিয়ে নেবে এটা একটা বিশাল টমেটো কালারের ব্লক তৈরি হয়েছে আমরা হোয়াইটটা ডিফাইন করে দিই সেটাও আমরা দুইশো পিক্সেল দিলাম সো আমরা দেখতে পাচ্ছি টমেটো কালার একটা ব্লক তৈরি হয়ে গেল দেন হচ্ছে আমরা আমরা বক্স টুকে আমরা অন্য কালার দেব সো এখানে দেখি তারা কী কালার ইউজ করছে অরেঞ্জ সো ইন্সপেক্ট করার দরকার নেই কারণ আমরা নাম দিয়ে সেটা করতে পারি ছোটো হাতে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর একটা ব্লক তৈরি হয়ে গেছে এখন দেখেন একটা ব্লকের সাথে একটা ব্লক লেগে আছে সো এইসব ক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করবো যখন একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট সরায় দিব তখন আমরা মার্জিন করব সেটা হচ্ছে মার্জিনটা কাজ করে বাইরের সাইডে প্যাডিং কাজ করে ইনসাইডে আচ্ছা, মার্জিন কত করবো আমরা মার্জিন বটম করব যেহেতু নিচে আছে margin bottom ten pixel fifteen pixel করতেছি আমরা রিফ্রেশ করে দেখবো নিচে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি সরে গেছে সো এটা ছিল মার্জিনের কাজ তো কালার আর হচ্ছে ব্লুবেরি নাইস কালার আমরা বক্স থ্রিকে ব্লুবেরি করতেছি তো এই ছিল হচ্ছে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার সো আমরা এখন কালার প্রপার্টিটাও দেখব যে আমরা এই বক্সের ভিতরে আমরা কিছু লিখতে পারি কি লিখব this is a box so আমি কপি করে পেস্ট করে দিচ্ছি টাইম সেভের জন্য যেহেতু এটা একটা এসটিএমএল ফাইল সো আমরা এটাকে এসটিএমএল করে দিই যেহেতু সিএসএস আমরা এক্সটার্নালি করতেছি এখন আমরা এই ব্লকগুলোকে কালারাইজ করতে পারি সো এটাকে যদি আমরা কালার করি কালার হচ্ছে একটা সাদা কালার দিলাম দেন হচ্ছে যদি সাদা কালার দিয়েছি হয়তো এটা দেখা যাবে না একটা কালার দিই ব্ল্যাক ব্ল্যাক দেন হচ্ছে কালার গ্রে বা গোল্ড দেন আছে কালার পিঙ্ক পিঙ্ক সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা পিঙ্ক টেক্সট যদিও খুব ভালো দেখা যাচ্ছে না আমরা কনসেস্টেড বল করতে পারি যদি আমরা তিনটাকেই সেম এফেক্ট দিতে চাই সো আমরা একটা কমন স্টাইল যদি করতে চাই তিনটাকেই সো আমরা এইভাবে লিখতে পারি থ্রি বক্স সিলেক্ট করা হয়েছে দেন আমরা ফন সাইজটা বেরিয়ে করি ফন সাইজ দিব হচ্ছে টোয়েন্টি এইট পিক্সেল আমরা এটাকে একটা প্যাডিং দিতে পারি ফিফটিন পিক্সেল প্যাডিংটা চারভাবে কাজ করে প্যাডিং লেফট লেফট সাইডে পনেরো pixel padding right padding top অর্থাৎ ডিসপ্লের চতুর্দিকে প্যাডিং বটম পনেরো চারদিকেই সে পনেরো পিক্সেল প্যাডিং রাখবে সো আমরা এখন দেখতে পাচ্ছি টেক্সটগুলো একটু যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড সেম তারপর দেখা যাচ্ছে ডিফারেন্ট কালার হয়ে গেছে সো আমরা কালার নিয়ে কাজ করা হয়েছি সো আমরা এখন অন্য অন্য কোনো প্রপার্টিতে তো কালার আবার বিভিন্ন ধরনের হইতে পারে আট জিবি কালার হেক্সাডেসিমাল এইচএলএস তো আর জিবিটা হচ্ছে আপনার এরকম রেড গ্রিন ব্লু এর সমন্বয়ে যে কালারটা হয় তিনটা অপশন থাকে তিনটা পার্সনে আমরা যে কালারটা দিই RGB colour hexadecimal colour এটা হচ্ছে আপনার এভাবে লিখতে হয় হেক্সার ডেসিমেল হচ্ছে ওয়ান থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে হেক্সার ডেসিমেল আপনার নাম্বার সিস্টেম সম্পর্কে আশা করি সবাই জেনে থাকবেন হেক্সার ডেসিমেলের এ হচ্ছে দশ বি হচ্ছে এগারো এই নাম্বার সিস্টেম জেনে নেবেন সো কালার ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি ব্যাকগ্রাউন্ডের আরও অনেকগুলো প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাইতে পারেন background repeat attachment position so এই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখি সো বডিতে তারা এটা সেল করেছে বডি কালার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এই কালারটি নিয়ে যাই আই হোপ এটা একটা নাইস কালার হবে सॉरी আমরা সুন্দর কালার দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এর যদি ইমেজ দিতে চাই ব্যাকগ্রাউন্ডে চাই আমরা ইমেজও দিতে পারি সো লাস্ট ক্লাসে এসটিএমএল আচ্ছা আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসি লাস্ট ক্লাসে আমরা একটা ইমেজ ইউজ করেছিলাম ওইটা ইউজ করবো না আমরা এখানে একটা জি ফোন করি I M I M S images ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি সো ডাউনলোড থেকে ডেস্কটপ বা এটাই নিয়ে আসি নাইস একটা ইমেজ সো আমরা একটা ইমেজ ইমেজ ফোল্ডারে রাখলাম যেটাকে আমরা লুট করব দেন আমরা দেখি তারা ইমেজটা কীভাবে লুট করেছে সো বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দেন হচ্ছে আমরা ইউআরএল লিখে দিতে হবে সো আমাকে সাজেস্ট করতেছে দেন হচ্ছে ইমেজের নামটা আমাদের নিয়ে আসতে হবে সো ইমেজের নামটা নিয়ে আসলাম আই হোপ কোটেশন দিতে হবে তারপর আমরা ডিলিট করি তাহলে বুঝতে পারবো কোনো কাজ হয় নাই তো আমরা এটাকে একটা কোটেশনের মধ্যে রাখবো ডাবল কোটেশন আমি প্রিফার করি সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করার কথা আমরা এখনও দেখতে পাই নাই আমরা ডাবল ডট উঠাই দিই এটাও কাজ করে নাই সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ওরা সাজেস্ট করছিল ডাবল ডট স্ল্যাশ তো এটা আসলে উইন্ডোজ এবং লিনাক্সের ভেরিয়েন্ট হইতে পারে আপনারা ট্রাই করবেন আগে ডট দেওয়াটাই উচিত কারণ তাহলে রুটে চলে যাবে ওই ইমেজ ফোল্ডারে সিঙ্গেল ডট মিনস এক ফোল্ডার ব্যাকে এবং ডাবল মানে হচ্ছে দুই লেভেল ব্যাকে রুটে আর কি সো এগুলোর মিনিংস আছে আপনার একটু আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের আমাদের যে পেজটা আমরা করতেছি তার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখতে পাচ্ছি যেহেতু ইটস উইয়ার্ড কালার কম্বিনেশন হচ্ছে জাস্ট লার্নিং পারপাস আমরা করতেছি তারপর সে ব্যাকগ্রাউন্ড রিপিট আচ্ছা By default the background image property repeat and image both horizontally and vertically আচ্ছা ইমেজটা আপনার হরিজন্টাল ভার্টিক্যালি রিপিট হয় যদি ওয়াই পেজে কোনো পুরা অংশটা এসে জুড়ে থাকবে এটাই মানে হচ্ছে রিপিট আপনারা দেখতে আমরা দেখতে পাচ্ছেন এটা পুরা অংশ জুড়ে আছে সো এটা রিপিট হচ্ছে দেন হচ্ছে রিপিট এক্স আমরা এখানে পড়ি if the image above is repeated only horizontally তাহলে যদি হরাইজন্টালি আমরা রিপিট করতে চাই তাহলে আমরা ব্যাকডাউন রিপিট এক্স করবো এক্স ওয়াই আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হচ্ছে এটা হচ্ছে যারা সাইন কোসাইন অর্থাৎ জিওমেট্রি কী বলে ত্রিকোমেট্রি করেছেন তারা নিশ্চয়ই জেনে থাকেন কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আপনার এটা হচ্ছে মাইনাস এক্স এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে মাইনাস ওয়াই সো আমরা যদি এক্স মিনস হচ্ছে যদি এইদিকে ভার্টিক্যালি করতে চাই হরাইজন্টালি না তাহলে আমাদের এটাকে এক্স করতে হবে সো আমরা রিপিট এক্স আমরা সামথিং ডিফারেন্ট uh, দেখতে পাচ্ছি অর্থাৎ সে রিপিট হয়েছে শুধু এক্স uh, এক্স অক্ষে ওয়াই অক্ষে হয়নি সো আপনারা এগুলো একটু পড়বেন পরে প্র্যাকটিস করবেন এবং ইনশাল্লাহ বুঝতে পারবেন দেন আমরা দেখবো হচ্ছে রিপিট ওয়াই ওয়াই করলে কি হয় তাহলে আমরা দেখি সো ওয়াই ডিফল্ট এগুলো থাকে আমরা মডিফাই যদি করি তাহলে সেটাও এখন দেখুন নিচে নিচে কাভার হয়ে গেছে সো এটাই ছিল রিপিটেশন আপনার ইমেজের সাইজটা যদি ছোটোও হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে সেট করলে সে পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে বাট আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন সো মোস্ট অফ কেস আমরা ব্যাকগ্রাউন্ড যেটা পজিশন আপনি চাইলে দিতে পারেন যে আসলে ইমেজটা কোথায় থেকে শুরু হবে এটা হচ্ছে রাইট টপ রাইট টপ বলতে গেছে এই কর্নারটাকেই বোঝাচ্ছে এটা হচ্ছে right top top right so আমরা দেখি এখন ইমেজটা কী হয় আমরা দেখি হচ্ছে ইমেজ একটু মডিফাই হয়ে গেছে রাইট টপের দিকে চলে গেছে সো এটা ছিল পজিশন তো বেস্ট কেস হচ্ছে সেন্টার সেন্টার সেন্টার অর্থাৎ মাঝখান থেকে হবে এবং নাইস লুকিং হয় আর সে রিপিট তো আমরা দেখলাম দেন হচ্ছে অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি বলতেছে the background attachment property specifies whatever the background image should scroll or fix এটা কি স্কুল করা যাবে নাকি যাবে না আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্কুল হচ্ছে আর উপরে নিচে ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে বাট আমরা যদি এটাকে ফিক্স করে দেই তাহলে এটা আর নড়বে না সো ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রপার্টি ছিল আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ডটা নড়তেছে না পেজের কন্টেন্টগুলো যাচ্ছে ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না যদি এটা ভালো লাগতেছে না বাট এটা আপনার প্রয়োজন হলে করতে পারেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড শর্ট নেম সো আমরা এতক্ষণ যা করলাম এই সবগুলো আমরা সিঙ্গেল লাইনও করতে পারি কালার তারপরে ইমেজ তারপর নো রিপিট রাইট টপ এতগুলো সবগুলো আমরা একসাথেও করতে পারি দেন হচ্ছে সিএসএস বর্ডার আমরা এখন সিএসএস বর্ডার নিয়ে কাজ করব সো আমাদের বক্সগুলোকে চাইলে আমরা বর্ডার করতে পারি বর্ডার হচ্ছে বিভিন্ন স্টাইল আছে আমরা বিভিন্ন স্টাইলে বর্ডার করতে পারি তো আমরা বক্স ওয়ানকে বর্ডার করি বর্ডার ওয়ান পিক্সেল সলিড আমরা স্টাইল বলে দিলাম সলিড কালার দিতে পারি কী কালার দেওয়া যায় আমরা গ্রে কালার দিলাম সো আমরা ফার্স্ট যে বক্স ওয়ান পিক্সেল খুবই ছোটো যেখানে দেখা যাচ্ছে না আমরা একটু বেশি পিক্সেল দিই তাহলে আমরা দেখতে পারবো সো আমি ফাইভ পিক্সেল দিলাম তাহলে প্রথম বক্সটা দেখতে পাচ্ছি যে একটা বর্ডার চলে এসেছে এবং একটা সলিড এখানে যে স্টাইলগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে এটা আমি সলিড ইউজ করেছি সো এইগুলো আমি এক লাইনই করে ফেলেছি আলাদা আলাদা লাইনে চাইলে আপনি করতে পারেন এইটা যদি আমরা জিরো জিরো জিরো তারপর হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা যদি ড্যাশেড ইয়ে এস এইচ যদি ড্যাশেড করি তাহলে দেখতে পাবেন ড্যাশেড হয়ে গেছে এই কীরকম একটা দেখাচ্ছে সো এইটাই হচ্ছে তারপরে অনেকগুলোই আছে আপনি এগুলো ট্রাই করবেন এটা হচ্ছে border style so border radius করা যায় এটাকে বর্ডার রেডিয়াস করি বর্ডার রেডিয়াস যদি আমরা টেন পিক্সেল করি দেখবো যে এটা একটা রাউন্ড শেপে চলে এসেছে এবং লাস্টেরটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কর্নার থেকে রাউন্ড শেপে চলে এসেছে সো আমরা বর্ডার এর আর কিছু প্রপার্টি আছে আমরা সেগুলো দেখি যে বর্ডার উইথ ফার্স্টে আমরা যে স্পেসিফিক করেছি কত পিক্সেল হবে এটা হচ্ছে বর্ডার উইথ এটা inch pixel PT centimetre ETC এইগুলো আপনি ইউজ করতে পারেন তারপর হচ্ছে কালার আমরা ইউজ করেছি কালার ইউজ করতে পারবেন কালারের name hexadecimal RGB H L S আচ্ছা ট্রান্সপারেন্টও করা যায় সো সলিড বর্ডার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সলিডটা হচ্ছে বর্ডার স্টাইল এর বিভিন্ন স্টাইল একটা এলিমেন্টকে চার ধরনের স্টাইল করতে পারেন তো লেফট রাইট বটম টপ আপনি চার ধরনের করতে পারেন আমরা দেখতে পাচ্ছি সো বর্ডার শর্ট নেম এক লাইনে সবগুলো যেগুলো করেছি আমরা সেটাই আলাদা আলাদাও চাইলে করতে পারেন একসাথেও করতে পারেন আমরা এক লাইনে করেছি সো চাইলে আপনার বর্ডার উইথ দিতে পারেন বর্ডার স্টাইল দিতে পারেন বর্ডার কালার দিতে পারেন এইভাবে দিতে পারেন রাউন্ডেড বর্ডার যেটা সেটাও আমরা অলরেডি করেছি এটা হচ্ছে রাউন্ডেড বর্ডার তার হচ্ছে আপনার রেডিয়াসের মাধ্যমে করতে পারেন সো এখন আমরা করবো হচ্ছে সিএসএস মার্জিন যদিও অলরেডি আমরা করে ফেলেছি তারা একটু লিখি সিএসএস বক্স ফার্স্ট এটা থেকে সেকেন্ড বক্সটা আমরা পনেরো পিক্সেল মার্জিন আমরা বেশি পিক্সেল দিই তাহলে জিনিসটা বুঝতে পারবো আসলে ইফেক্টটা এক থেকে দুই আমরা অনেক একটু নিচে চলে গেছে এটা হচ্ছে মার্জিনের ব্যবহার সো মার্জিনেও চারটা প্রপার্টি হয় top right bottom left so চাইলে আপনার চারভাবেও করতে পারেন অথবা একবারেও করতে পারেন আপনি যদি চান যে না মার্জিন আমি এক এটা হচ্ছে চতুর্দিকে ইফেক্ট করবে কিন্তু আপনি যদি বলেন যে চার দিকে যাবে দুই দিকে যাবে একদম এর আপনার উপর কন্ট্রোল করবে সো আমি উপরে টপে দিচ্ছি দশ পিক্সেল রাইটে দিচ্ছি হচ্ছে পঞ্চাশ পিক্সেল বটমে দিচ্ছি একশো পিক্সেল এবং লেফটে দিচ্ছি দুইশো পিক্সেল আপনি চাইলে একবারেও সবগুলো বলতে পারেন বা আলাদা আলাদা বলতে পারেন অথবা একবারেও আপনি কন্ট্রোল করতে পারেন সো আমরা একটু ভুল করেছি চারটা একবার ইউজ করতে গেলে শুধু মার্জিন লিখতে হবে এখন আমরা ইফেক্টটা দেখতে পারবো এটা লেফট থেকে চলে এসেছে দুইশো টপ থেকে দশ রাইট থেকে একশো বটন থেকে পঞ্চাশ এইটুকু গ্যাপ চলে এসেছে এটা হচ্ছে মার্জিন ছিল দেন হচ্ছে আমরা প্যাডিংয়ের ব্যবহার দেখব প্যাডিং জিনিসটা হচ্ছে ইনসাইড কোনো ডিপ বা এলিমেন্ট কন্টেন্টস তার ভিতরে সে কতটুকু মাল্টি যাবে তাহলে আমরা এটা দেখি প্যাডিংটা আমরা যদি এটার ভিতরে একটা প্যাডিং দিই তাহলে যদি আমরা একটু বিগ সাইজ দিই তাহলে আমরা পারি প্যাডিংটাও মার্জিনের মতোই কাজ করে চতুর্দিক এখন আমরা যেটা করতেছি সেটা ওই দ্বিতীয় বক্সের ভিতরে একশো পিক্সেল প্যাডিং তৈরি হবে স্পেস তৈরি হবে ফাঁকা অংশ মানে ওই অংশে আর কাউকে আসতে দেবেন আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখতে পারবো আসলে বুঝতে পারবো যে আসলে এই বক্সে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে একটা উপরে যখন হোবার করি তখন দেখতে পাচ্ছেন মাঝখানে বক্সের আউটসাইডে একটা শেপ চলে এসেছে যেটা হচ্ছে প্যাডিং ওই অংশটাই প্যাডিং মার্জিনটা যদি দেখতে চান তাহলে আমরা প্রথম বক্সে আমরা মার্জিন করেছিলাম সো প্রথম বক্সটাতে আমরা যদি যাই হোভার আচ্ছা, করলে আমরা দেখতে পাচ্ছি না মার্জিনটা এখানে সো আমরা মার্জিনটা কীভাবে দেখতে পারি আচ্ছা মার্জিনটা অ্যাপ্লাই করেছি ফার্স্ট বক্সে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি না বাট এটা হচ্ছে ও oh, সরি আমরা এইখানে দেখবো সো এটা হচ্ছে ফার্স্ট বক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিনটা যে অ্যাপ্লাই হয়েছে ভিতরের যে বক্স তৈরি হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স বর্ডার ছিল পাঁচ পিক্সেল দেন বাহিরে আমরা দেখতে পাচ্ছি তার বিভিন্ন পার্ট দিয়ে বিভিন্ন রকম উপরে দশ পিক্সেল অল্প মার্জিন লেফটে একটু বেশি মার্জিন নিচেও একটু মার্জিন আছে সব বিষয়টা আছে এরকম প্যাডিং মার্জিন দেখলাম এবং সিএসএসে হাইড ওয়েট এবং এই হাইট ওয়েট আপনি ব্লক ইলিমেন্টকে দিতে পারবেন কিন্তু আপনার ইনলাইন ইলিমেন্টকে দিতে পারবেন সেটা আমরা দেখি যেমন এটা হচ্ছে একটা ব্লক ইলিমেন্ট অলরেডি আমরা হাইট ওয়েট ইউজ করেছি বাট যদি আমরা একটা স্প্যান ইলিমেন্টকে যদি আমরা দিতে চাই আই হোপ সেটা কাজ হবে না কারণ সেটা হচ্ছে স্প্যান হচ্ছে ইনলাইন ইলিমেন্ট সো আমরা স্প্যানটাকে যদি আমরা স্টাইল করি প্যান হাইট একশো পিক্সেল উইথ একশো পিক্সেল সো ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবো কাজ করেছে কিনা এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এটা ব্ল্যাক কালারই দিলাম যদিও ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক বোঝা যাবে না সো আমরা অন্য কালার দিই এরকম একটা কালার দিলাম আমরা দেখতে পাচ্ছি এটার উপর অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হয়েছে বাট হাইড ওয়াইট ইফেক্ট পরে নাই কারণ হচ্ছে এটা ইংল্যান্ড ইলেভেন ইংল্যান্ড ইলেভেনের কোনো হাইট ওয়াইট থাকে না বাট আমরা সিএসএস দিয়ে চাইলে আমরা সেটাকে একটা ইংল্যান্ড ইলেভেনকেও ব্লক ইলেভেন্টে রূপান্তর করতে পারি বাট আমরা ফার্স্টে দেখব হচ্ছে ডিসপ্লে প্রপার্টি দিয়ে আমরা এটাকে ইনলাইন ইনলাইন ব্লক করতে পারি ইনলাইন ব্লক বলেও এটা ব্যাপার আছে এটার হাইড্রেট থাকবে এবং সে ইনলাইনের যে বিহেভিয়ার পাশাপাশি সেটাও থাকবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবার হাইড হাইড্রেট অ্যাপ্লাই হয় নাই সো আমরা যদি এটাকে ব্লক করি তাহলে এটা কাজ করবে এবার দেখতে পাচ্ছি কাজ করেছে আমরা হাইড্রেট যদি বেশি দেই তাহলে বুঝতে পারবো এটা তিনশো দিলাম চারশো দিলাম সো আমরা ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লকে রূপান্তর করলাম সো আবার ইনলাইন ব্লকে যাই দেখি কি ইফেক্ট করে ইনলাইন ব্লক করতেছি তো এখন দেখতে পাচ্ছি ইনলাইন ব্লকের যেটা বলেছিলাম হাইড আমরা ইউজ করতে পারি বাট সেটা যদি ইনলাইন হয় তাহলে আমরা করতে পারবো বাই ডিফল্ট স্প্যান ইনলাইন আবার ইনলাইন করার কোনো প্রয়োজন নাই আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হাইড কাজ করতেছে না তো এটা ছিল একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা হচ্ছে এলিমেন্টের এই ইনলাইন ইনলাইন ব্লক এবং ব্লক এলিমেন্ট এই ব্যাপারটা আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেন হচ্ছে আমরা হাইড ওয়েট আমরা অলরেডি দেখেছি হাইড এবং ওয়েট আপনার ইচ্ছা মতো আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা আবার ওটো দিতে পারবেন লেন দিতে পারবেন পার্সেন্টেজ অনুযায়ী ইনিশিয়াল বিভিন্নভাবেই আপনি দিতে পারবেন আপনি যদি এটাকে পার্সেন্টেজ করে দেন পুরো পেজের পঞ্চাশ পার্সেন্ট দেবেন চাইলে সেরকম করতে পারবেন আপনার উইথটা হবে হচ্ছে আপনার ধরেন চল্লিশ পার্সেন্ট আপনার ইচ্ছা মতো করতে পারবেন এখন দেখেন আপনার এটাকে অনেক সরি এটাকে ব্লক করতে হবে বা ইনলাইন ব্লক করতে হবে সো এবার আমরা দেখতে পারবো যে এটা অনেকটাই হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি যে ওইটা চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে বাট হাইট হাইট তাহলে আমরা পার্সেন্টেজে কাজ করতেছে না আমরা ওভারে দিতে হবে পিক্সেল বলে দিতে হবে এবং এটা যদি সেন্টার করতে চান তাহলে মার্জিন ওটো দিয়ে দেবেন দুই পাশ দিয়ে সেই অটোমেটিক মার্জিন নিয়ে যাবেন মার্জিন ওটো যদি দেন তাহলে এটা সেন্টার চলে আসবে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার বক্সটা সেন্টারে চলে স্প্যানটা সেন্টারে চলে এসেছে সো এই ছিল হাইডওয়েটের ব্যাপার তার হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে বক্স মডিউল সো বক্স মডিউলটা অনেক ইম্পর্টেন্ট আমরা মার্জিন প্যাডিংয়ের যে কথাগুলো বলেছিলাম এখানে একটা সুন্দর বক্সের মধ্যে দেখাই দিয়েছে যে আসলে মার্জিন প্যাডিং বর্ডার কিভাবে কাজ করে একটা বক্স এইটা হচ্ছে আপনার কন্টেন্ট যে হচ্ছে এইটা হচ্ছে বক্স এইটুক এরিয়া হচ্ছে এই বক্স এই বক্সের ইমিডিয়েট যে অংশটা স্পেস আছে ফাঁকা আছে সাদা অংশটা এটা হচ্ছে প্যাডিং এটা হচ্ছে বক্সের ভিতরে অংশ দেন হচ্ছে সরি এই বক্সটা হচ্ছে এখান থেকে শুরু এটা হচ্ছে বক্স এই অংশটা প্যাডিং আর এই অংশটা হচ্ছে কন্টেন্ট এবং বক্সের বাহিরের যে অংশ সেটা হচ্ছে বর্ডার তারও বাহিরের যে অংশ সেটা হচ্ছে মার্জিন এখানে একটু বিস্তারিত দেওয়া আছে যদি আমি ফন্টেন নিয়ে কাজ করি না মিস্টেক হলে আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি সো কন্টেন্ট হচ্ছে এই বক্সের কন্টেন্ট তার হচ্ছে প্যাডিং হচ্ছে অ্যারাউন্ড দ্য কন্টেন্ট কন্টেন্টের চারপাশে যে অংশটা স্পেস আছে খালি অংশ আছে ওটা হচ্ছে প্যাডিং আর বর্ডার হচ্ছে অ্যারাউন্ড দ্য প্যাডিং প্যাডিংয়ের পরে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে বর্ডার তারপর হচ্ছে বর্ডারের পরে যে অংশ হচ্ছে আউটসাইডে এটা হচ্ছে বক্সের আউটসাইডে অন্য সবগুলো কিন্তু বক্সের ভিতরে ছিল এটা হচ্ছে রাখ মার্জিন বাইরে কোনো এলিমেন্টের বাইরে কাজ করে সো আমরা মার্জিন প্যাটিং অলরেডি দেখেছি বাট এখানে ইমেজটা খুব নাইস ইস্যু করেছে এখানে আমরা বিস্তারিত দেখেছি তারপর হচ্ছে আউটলাইন সো এগুলো দেখে নেবেন এই আমি মোস্ট কমন যেগুলো খুব বেশি ইউজ করি সেগুলো দেখাচ্ছি আউটলাইন দেখে নেবেন তারপর হচ্ছে সিএসএস টেক্স টেক্স এর উপর আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন টেক্স কালার তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের অ্যালাইনমেন্ট আমরা অ্যালাইনমেন্ট দেখি এটা ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি সো টেক্সট আমাদের কাছে পি আছে আমরা পি নিয়ে কাজ করতে পারি প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফ হচ্ছে টেক্সট সব কিছুই টেক্স আমরা তাকে অ্যালাইন করলাম হচ্ছে সেন্টার তো আমরা দেখি সেন্টার মেবি অলরেডি আছে সো আমাদের কাছে যে প্যারাগ্রাফগুলো আছে অলরেডি সেন্টার আছে আমরা রাইট করি রাইট করি তাহলে বুঝতে পারবো এটা এই দুটা অলরেডি রাইটে চলে গেছে আপনি চাইলে লেফট করতে পারেন সো তারপর হচ্ছে ডেকোরেশন তাহলে আমরা ডেকোরেশন দেখবো text decoration so text decoration অনেকগুলোই হয় আমরা একটু দেখি টেক্স ডেকোরেশন হচ্ছে টেক্স ডেকোরেশন আমরা করতে পারি হচ্ছে আন্ডারলাইন করতে পারি তাহলে দেখবেন যে ওই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে একটা টেক্সট ডেকোরেশন চলে এসেছে দেন হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন আপনারা যদি লোয়ার কেস আপার কেস করতে চান তাহলে ক্যাপিটালাইজ করতে চান এই টেক্সট ট্রান্সফরমেশনের মধ্যে করতে হবে তাহলে আমরা এটাকে লোয়ার কেস করি টেক্সট ট্রান্সফরমেশন এটা হচ্ছে লোয়ার কেস করলাম যদিও আগে আপার কেস করা ছিল আমরা এখন এটাকে লোয়ার কেস করতেছি সো এইটা অলরেডি আপার কেস করা আছে সেইটা হচ্ছে আমরা মেবি উপরে করেছিলাম এই যে এখানে করেছিলাম যেখানে ওইটার প্রিফিক্স বেশি যদি আমরা ওইটাকে ওভারাইট করতে চাই তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট বলে দিব তাহলে এইটার প্রাধান্য বেশি হবে এবং এটা ইনশাল্লাহ কাজ করবে আমরা দেখতে পাচ্ছি এটা লোয়ার কেসে ট্রান্সফার হয়ে গেছে সো তারপর হচ্ছে টেক্স স্পেসিং আপনারা টেক্স ইন্ডেন্টেশন আমরা টেক্সের যে ইন্ডেন্টেশনটা সেটা আমরা করতে পারি সেটা আসলে এটা যদি আমরা লেফট করি তাহলে বুঝতে পারবো বিষয়টা কি হয়েছে তো এটা কোথায় চেঞ্জ করলাম সরি আমরা এটা আমরা ইউজ করলাম না আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু বাট সে শুরু থেকে এত পঞ্চাশ পিক্সেল ইন্ডেন্টেশন নিয়েছে আমরা অনেক সময় ইন্ডেন্টেশন করে থাকি সো আমরা যা একটু বড় করি তাহলে শুরুটা হচ্ছে এইখানে বাট এই থেকে এতে ইন্ডেন্টেশন আমরা দেখতে পাচ্ছি এটা আরও ইন্ডেন্ট হয়ে গেল এটা হচ্ছে লেটার স্পেসিং একটা লেটার থেকে একটা লেটার স্পেস মানে কতটুকু দূরত্ব হবে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের বা অ্যালফাবেটিক অক্ষরের আমরা দেখতে পাচ্ছি বর্ণগুলো ছড়িয়ে গেছে অনেকটাই দূরে চলে গেছে এটা হচ্ছে লেটার স্পেসিং সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি একটু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ শিখতে পারবেন এবং এটা খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট এখানে একটা সবগুলো ট্যাগের উপর তার বর্ণনা দিয়েছে তারপর হচ্ছে ট্যাক্স শ্যাডো দিতে পারেন সো শ্যাডোর অনেকগুলো প্রপার্টি হয় আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্যাক্স শ্যাডো তারপর হচ্ছে ফার্স্টে দুইটা হচ্ছে উপরে নিচে দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো তৈরি হয়ে গেছে আমরা একটু পরে দেখি শ্যাডোটা কীভাবে কাজ করে in this simplest use only specify the horizontal shadow to pixel and vertical horizontal means হচ্ছে রো দিকে এইভাবে এইভাবে আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপরে নিচে সো এটাই আমরা দেখতে পেলাম দেন হচ্ছে ফন্টের ফন্টের ব্যবহার তো ফন্টের ব্যবহার অলরেডি আমরা এখন কাজ করেছি কিন্তু আমরা চাইলে ফন্টের ফ্যামিলি আমরা চেঞ্জ করি না আমরা এখন ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবো বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন সো এখানে আমরা যদি এটা ইউজ করি দেখবো যে ফন্ট স্টাইলটা ওই ফ্যামিলি অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে ওকে আপনি দেখতে পাচ্ছি ডিফারেন্ট স্টাইলের ফন্ট চলে এসেছে সো আপনার ফন ফ্যামিলি ইউজ করতে পারেন যেমন বাংলা যদি ইউজ করেন সুতন এমজি আপনাদের Times New Roman Georgia Arial monospace so এইটাই হচ্ছে ওয়েবের জন্য সেন্সারি ফোনগুলো খুব চমৎকার তো আমরা এটা ইউজ করি সেন্সারিফ এখানে দেখতে পাচ্ছেন এরিয়াল হেলবার্টেকা সেন্সারিফ আমরা এই ফোনটা ইউজ করতে পারি এটা খুব চমৎকার একটা ফোন আমি কপি পেস্ট করতেছি আমাদের খুবই দুঃখিত টাইম সেভের জন্য আমাদের করছি এখন খুব সুন্দর টেক্সট চলে এসেছে সো ফোনটির আপনি চাইলে যেগুলো সিস্টেমে আছে সেই ফোনগুলো ব্যবহার করতে পারেন এক্সটার্নাল ফোনও ইউজ করতে পারেন বাট প্রেজেন্টলি ইউজ যেটা হয় গুগল ফোন গুগল ফোন খুবই পপুলার আপনি চাইলে গুগল ফোন ইউজ করতে পারেন সো স্যামসাং রোবট আমরা ইউজ করি তো গুগল ফোনটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা সিলেক্ট করব কি কি নিব যেমন হচ্ছে তিনশো নিচ্ছি না আমি চারশো নিচ্ছি আচ্ছা এখান থেকে সিলেক্ট করতে হবে একটা সিলেক্ট করতেছি তিনশো নিলাম চারশো নিলাম এটা অলরেডি করাই ছিল তারপরে সে পাঁচশো এগুলো হচ্ছে ফন্টের বোল সিস্টেম যে আসলে কতটুকু সেটা বোল্ট হবে বা কি হবে সো আচ্ছা ভুল করতেছি আচ্ছা আমরা এখান থেকেই আচ্ছা এটা আমি একটু বড় করি যে কারণে দেন আচ্ছা আমাদের ডাউনলোড করতে দিছে সেটা ডাউনলোড করে ইউজ করতে পারেন বাট গুগল ফান্ডে সিডিএন হিসেবে ইউজ করা যায় আমি সিডিএনটাই দেখাচ্ছি রোবট হতে গেলাম তারপরে হচ্ছে আমরা এইটার এইটাতে আমরা ইউজ করবো সো পাই তাহলে আমরা এই ফন্টগুলো সিলেক্ট করতে হবে দেন আমরা এটা সিলেক্ট করে আমরা আচ্ছা এটা আসতেছে না সো আমরা আবার ট্রাই করি এখানে আমরা ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি এটা এসেছে সো আগে এটা কাজ করে নাই সো আমরা এটা সিএসএস এর মধ্যেও ইউজ করতে পারি আবার এসটিএমএল এর মধ্যে ইউজ করতে পারি বাট এসটিএমএল লিঙ্কটা আমি নিচ্ছি তো এটা আমরা এসটিএমএলে বসাইলেই সে কাজ করবে এ আমি মেটা ট্যাগের পাশেই রাখলাম দেন আমরা এখানে তারা বলে দিয়েছে কীভাবে ইউজ করতে হবে সো এইটাকে আমরা এখন ইউজ করতেছি এক্সটার্নাল সিএসে গেলে আমরা এটা পাবো আমরা রোবোটো ফোনটা ইউজ করলাম এখন দেখতে পাচ্ছি যে একটা ডিফারেন্ট ফন্ট চলে এসেছে সো গুগল ফন্টটা খুবই জনপ্রিয় এখন এটা আপনি চাইলে এক্সটার্নাল ইউজ করতে ইউজ করতে পারেন আমি সব দেখাচ্ছি না সো ওয়েবসাইটের জন্য বেস সেভ ফর্ম সেভ ফর্মস সেগুলো হচ্ছে এরিয়াল বার্ডানা হেলবার্টিকা খুব চমৎকার একটা ফোন আমার খুব ফেভারিট ফোন তাহোমা আর অনেকগুলো ফ্রেন্ড আছে যেটা হচ্ছে টাইমস নিউ রোমান খুবই কমন একটা ফোন সো আপনার সুইটেবল ফোন আপনি ইউজ করেন ফোনটির জন্য আপনার কমনলি ইউজ ফোন ব্যাক তো ওয়েবের জন্য সেন্সারি একটু uh, বেশি ইউজ হয় ফন্টের কিছু স্টাইলিং ক্যালিওগ্রাফিক um, এত কিছু জানি না তারপর হচ্ছে ফন্ট স্টাইল স্টাইল আপনি করতে পারেন নর্মাল ইটালিক হ্যাঁ অবলিক আপনি একটু এরকম এক্সপ্লোর করলে দেখতে পাবেন এটা এখানে কাজ করে সো ফন্ট সাইজ আমরা অলরেডি দেখেছি গুগল ফোন এখানে তারা বলতেছে গুগল ফোন আমরা অলরেডি দেখে ফেলেছি ফোন পেয়ারিং এগুলো আপনি একটু এক্সপ্লোর করে নেবেন আইকন আইকন নামে একটা নিউ ফিচার এখানে দেখা যাচ্ছে সো আইকন আপনারা দেখে নেবেন আচ্ছা এটা হচ্ছে ফন্টাসমের আইকন সো আমি দেখাচ্ছি না ফন্টাসম একটা ডিফারেন্ট জিনিস সিএসএসের অংশ না সেটা দেখাচ্ছি না লিঙ্কের স্টাইল যদি আপনারা চেঞ্জ করতে চান সো করতে পারবেন এরকম বাটন এরকম এরকম বিভিন্ন ধরনের স্টাইল করতে চান লিঙ্কের উপর বিভিন্ন ধরনের স্টাইল আছে সো একটু টুকটাক করে দেখি আমরা এখানে একটা লিঙ্ক ইউজ করবো সেটা হচ্ছে এ অ্যাটাকের ভিতর কিছুই দিলাম না বাট লিখলাম গুগল দেন এই ট্যাগটাকে আমরা স্টাইলিং করবো সো আমরা অ্যাটাকটা ধরলাম তারপর তার কালার দিলাম হচ্ছে রেড রেড দিলাম সো আমরা দেখি এই লিঙ্কটা রেড হয়ে গেছে লিঙ্কটা রেড হয়ে গেছে দেন হচ্ছে লিঙ্কের আরও কিছু প্রপার্টি আছে লিঙ্ক ভিজিটেড হোবার অ্যাক্টিভেট লিঙ্কের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে সো এই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন আমি তারপর আমি বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল আমরা লিঙ্কের উপর দেখেন আমরা যখন হোবার করি তখন ডিফারেন্ট কালার আছে সো হোবারের কালারটা এটা হচ্ছে হোবারের কালার তা আমরা একটু ওয়েট করে দিই এবং সাইজটা যদি বড় করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে বুঝতে পারবো বিষয়টা কীরকম কাজ করতেছে ওয়ান সাইজ দিলাম হচ্ছে দুইশো পিক্সেল এটা একটু বড়ো লিঙ্ক হয়ে যাবে অনেক বড় তো এবার আমরা দেখতে পারবো বাই ডিফল এখানে আছে রেড সো কালারটা বাই ডিফল রেড করা আছে দেন এটা যখন হোভার করতেছি তখন এটা কাজ করতেছে পরে আবার যখন ভিজিটেড যখন আমরা এটা ক্লিক করে ফেলবো তখন এটা ইনশাল্লাহ দেখবেন যে এটা আচ্ছা এটা ভিজিটেড ভিজিটেড অলরেডি ভিজিট করা হয়ে গেছে তখন এটা কালার গ্রিন হওয়ার কথা আচ্ছা, আচ্ছা যাই হোক তারপর হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ অবস্থায় ক্লিক করা অবস্থায় যদি ক্লিক করে ধরে রাখেন দেখতে পাচ্ছি যে এটা একটা গ্রিন কালার হচ্ছে সো ভিজিটেডটা এখন কাজ করে নাই বাট মোটামুটি সবগুলোই কাজ করেছে এটা পরবর্তীতে যদি অন্য একটা লিঙ্ক করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে যেটা ভিজিট হয়েছে কি হয় নাই যদিও রিফ্রেশ করলে চলে যাবে স্টাইলগুলো আবার আমরা দুই এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুইটাই ভিজিট হয়ে গেছে আচ্ছা এটাই এলো ভিজিট করার পরে যদি আপনি আবার আসেন তখন সেটাকে এরকম করে কালার করে ফেলবেন সো <clears throat> হচ্ছে লিঙ্কের কাজ লিস্টের কাজ লিস্ট হচ্ছে আমরা দেখেছিলাম এসটিএমএলে order list unordered list এগুলো বিভিন্ন ধরনের স্টাইল করা যায় সো ইউএল এই স্টাইল টাইপ দিতে পারেন হচ্ছে যেখানে দেখে সার্কেল দেখতে পাচ্ছেন এরকম দেন হচ্ছে লিস্টের বিভিন্ন প্রপার্টি আছে চাইলে আপনি দেখতে পারেন টেবিল টেবিল স্টাইল আপনি সুন্দর টেবিল স্টাইল করতে পারেন হচ্ছে টেবিলে এটা আমরা দেখেছিলাম এসটিএমএলে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন hide white colour background border so সিএসএসের প্রপার্টিগুলো সব জায়গায় ইউজ করা যায় দেন হচ্ছে টেবিলের সাইজ অ্যালাইনমেন্ট স্টাইল সব করতে পারেন তারপরে ডিসপ্লে ডিসপ্লে প্রপার্টি অলরেডি আমি দেখিয়েছি ব্লক ইনলাইন ইনলাইন ব্লক এবং ডিসপ্লে নান করতে পারেন চমৎকার একটা প্রপার্টি আপনি যদি ডিসপ্লে নাম করেন তাহলে দেখাবে না আমরা যদি লিঙ্কগুলো হিডেন করে দিতে চাই তাহলে জাস্ট আমরা এখানে বলে দেবো ডিসপ্লে নান একটা বেস ডিসপ্লেটা আছে ডিসপ্লে যদি নাম করে দেই তাহলে আর এই লিঙ্কগুলো আমরা দেখতে পারবো না হিডেন হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কগুলো নেই দেন হচ্ছে পজিশন এই পজিশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এই পজিশনটা আপনাদের দেখানো উচিত যদিও এটা খুবই বিগিনার কোর্স পজিশনের ব্যাপারটা আপনার তারপর আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি সো পজিশন জিনিসটা হচ্ছে আপনার এলিমেন্টগুলা কীভাবে কাজ করে সো তারা একটা এক্সাম্পল এখানে দিয়েছে যে আসলে এটা হচ্ছে একটা স্ট্যাটিক মানে হচ্ছে আমরা দেখি স্ট্যাটিক জিনিসটা কি এস্টিমেল এলিমেন্ট আর পজিশনের static by default by default স্ট্যাটিকই থাকে সো আমরা এটা দেখার জন্য একটা কন্টেনার তৈরি করি আমি সেই ক্লাস ক্লাস দিলাম সিও এম টি আই অ্যাকাউন্ট তার ভিতরে আমরা অনেকগুলো বক্স ইউজ করবো আমাদের উপরে একটা বক্স ছিল বক্সগুলো আমরা নিয়ে আসবো সো আমরা এইখানে দেখতে পাচ্ছি কিছু বক্স আছে তো আমরা একটু ডিফারেন্ট করে দিই চার পাঁচ ছয় যাতে আগেরগুলোর সাথে কনফ্লিক্ট না করে আমরা সিএসএসের মধ্যে ক্লাসগুলো নিয়ে যাই ক্লাস দিয়ে কাজ করতেছি তারপরে হচ্ছে ডট এক্স বক্স তোরা কি আইডিতে আছে বক্সগুলো দেখতে পাচ্ছি আবার আইডিতে আছে তাহলে ফোর ফাইভ সিক্স বক্সগুলো ফোর ফাইভ সিক্স সো এগুলোতে আমরা কোনো এলিমেন্ট দিই নাই so container T I container তারপরে বক্স এইটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এটা সিক্স তো আমরা ব্রাউজারে গিয়ে দেখি তোমাদের এলিমেন্টগুলো এখানে সবগুলো চলে এসেছে সো এখন এইবার আমরা পজিশনগুলো আমরা দেখতে পাবো সো বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে স্ট্যাটিক মিনস uh, uh, একটা স্ট্যাটিক পজিশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ট্যাটিকটা করা হয়েছে ডিবির উপর সো এই ডিপটা হচ্ছে একটা স্ট্যাটিক সো দেন আমরা একটু এটা রিলেটিভ পজিশন দেখতে পারি রিলেটিভ হচ্ছে অন্য একটার উপর বেস করে কাজ করে সো এখানে খুব ভালো এক্সাম্পল দেখতে পাচ্ছি না এখন আমরা দেখতে পাচ্ছি একটা example so first of all আমরা প্রথম যে ডিপটা আচ্ছা আমরা পজিশনের ব্যাপারটা একটু ভালো একটা এক্সাম্পল নিয়ে আসি সিএসএস পজিশন পজিশনের এক্সাম্পলটা এখানে আমরা ভালো দেখতে পাচ্ছি না সো মজিলার ডকুমেন্টেশন দেখতে পারি সিএসএস ট্রিক্সের কাছ দেখতে পারি এইটা হচ্ছে সিএসএসের জন্য খুব ভালো একটা জায়গা সিএসএস শেখার জন্য তারা খুব সুন্দর করে এখন দেখাবে পজিশন জিনিসটা আমি চাচ্ছিলাম সবগুলোই একসাথে হোক যাই হোক আমরা সিএসএস এর পজিশন এখান থেকে শিখি সো ফার্স্ট অফ অল আমরা স্ট্যাটিকটাই দেখি তো স্ট্যাটিক আমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবো যে কী হচ্ছে আমাদের প্যারেন্ট যে আছে কন্টেইনার এটাকে আমরা স্ট্যাটিক করলাম স্ট্যাটিক করলে দেখি কী হয় আই হোপ কিছু চেঞ্জ হবে না সো এই বক্সগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড এবং হাইট ওয়েট দিই তাহলে বুঝতে পারবো আসলে কী হচ্ছে তাদের আমরা বুঝতে পারবো কন্টেইনার তারপরে হচ্ছে বক্স বক্সগুলোকে আমরা আলাদা দেবো কন্টেইনারকে আলাদা দেবো সিক্স ওকে কন্টেইনার যে তোমার কাছে আছে কন্টেইনারের উইথ উইথ দিলাম হচ্ছে আমি আটশো পিক্সেল হাইট দিলাম হচ্ছে ছয়শো পিক্সেল আটশো পিক্সেল আমি বেশি হয়ে যাবে ছয়শো দিই সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড আর এগুলোকে আমি দুইশো দুইশো করে দিই উইথ একশো পিক্সেলে দিলাম হাইট হাইট একশো পিক্সেল বাট আমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই B B S A background তাহলে আমরা কী দেবো F F F S A সাদা কালার দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা দিব হচ্ছে গ্রিন না কেটে দেবো না গোল্ড দিলাম দেন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কী দেওয়া যায় আমরা এরকম দিলাম এবং মেইন যে কন্টেইনার সেটাকে আমরা ব্ল্যাক করে দিই ব্ল্যাক অলরেডি আছে ব্ল্যাক করা যাবে না ব্যাকগ্রাউন্ড কী দেওয়া যায় পি ইউর পার্পল পার্পল দিলাম সো আমরা এখন দেখি এটা কীরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের প্যারেন্ট প্যারেন্ট হচ্ছে কন্টেইনার তার মধ্যে আমরা তিনটা বক্স আছে সো প্যারেন্টকে আমরা স্ট্যাটিক করেছি স্ট্যাটিক মিনস স্ট্যাটিক এটা আসলে কোনো কিছুই করতেছে না ডিফল্ট বিহেভিয়ার যেটা সো তারপরে হচ্ছে আমরা পজিশনের বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ তাহলে আমরা রিলেটিভ ইউজ করি কোনো একটা বক্সকে আমরা রিলেটিভ করি সো আমরা এক নাম্বার চার নাম্বার বক্সটাকে আমরা রিলেটিভ করব রিলেটিভটা হবে কার সাপেক্ষে তার প্যারেন্টের সাপেক্ষে প্যারেন্ট হচ্ছে কন্টেইনার সো পজিশন রিলেটিভ করলাম এবং লেফট থেকে বলে দিলাম তুমি তিরিশ পিক্সেল সরে যাও এবং একটা বর্ডার দিয়ে দিলাম সো আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো একটু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এটা তার প্যারেন্টের সাপেক্ষে তিরিশ পিক্সেল সরে এসেছে আমরা একটু বেশি ইউজ করি একশো ইউজ করলাম সো এটাকে আমরা প্যারেন্টের সাপেক্ষে সে মডিফাই হচ্ছে আমরা লেফট দিলাম টপ দিতে পারি লেফট রাইট টপ বটম আমরা ইউজ করতে পারি রাইট দেওয়া উচিত হবে না দেওয়া যায় বাট আমরা দেখতে পাচ্ছি যে সে সরে এসেছে আমরা টপ এখানে একটু কমায় দিই আমরা লেফটে পঞ্চাশ এবং রাইটে দেখতে পাচ্ছি সরি টপে পঞ্চাশ এবং লেফটে একশো একশো সরে এসেছে তার প্যারেন্টের সাপেক্ষে সো এটা প্যারেন্ট কোথায় এটা হচ্ছে তার প্যারেন্ট সো কন্টেইনারটা হচ্ছে তার প্যারেন্ট সো এটা দেখলাম আমরা রিলেটিভ রিলেটিভ হচ্ছে সে তার প্যারেন্টের সাপেক্ষে সে মডিফাই হবে আপনার রাইট লেফট টপ বটম দিকে আপনি সরাইতে পারেন সো আমরা রিলেটিভ দেখলাম এবার আমরা ফিক্স দেখব ফিক্স মানে ফিক্স সে আর কোনো দেশেই মুভ করবে না তারপর আমরা সেকেন্ড বক্স যেটা হচ্ছে ফাইভ সেটাকে আমরা পজিশন ফিক্স করলাম এবং নিচে থেকে জিরো রাইট থেকে জিরো তার মানে হচ্ছে সে এটা যা হওয়ার কথা এইটা এইখানে চলে আসার কথা একদম জিরো জিরোতে সো আমরা যদি এটাকে রিলোড করি তো আমরা দেখতে পারবো ও বক্সটা কোথায় চলে গেল বাইরে চলে গেল তাহলে আমরা যদি একটু ইনস্পেক্ট করি তাহলে এটা দেখবো যে আসলে কোথায় আছে আমাদের কন্টেইনারের ভিতরে মাছ নেওয়া আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে ওই প্যারেন্ট বক্সকে নিয়ে কাজ করে নাই একদম বডিকে নিয়ে কাজ করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারে চলে এসেছে স যদি আমরা এরকম ক্ষেত্রে আমরা এটাকে রিলেটিভ করে নেব রিলেটিভ করে নেব আমরা দেখতে পাচ্ছি কাজ করতেছে না সো এটাকে রিলেটিভ করা না করা একই কথা কারণ হচ্ছে তাহলে ফিক্স আমাদের বডি সাপেক্ষে কাজ করে বডি ট্যাগ মানে হচ্ছে টোটাল যে উইন্ডোর যে বডি ট্যাগ আছে সে বডি ট্যাগের অনুযায়ী কাজ করে আমরা দেখলাম তাহলে পজিশনের রিলেটিভ রিলেটিভ প্যারেন্ট অনুযায়ী কাজ করে আর হচ্ছে ফিক্স হচ্ছে সে বডি অনুযায়ী কাজ করে সে ওই জায়গাতেই ফিক্স থাকবে সেখান থেকে মুভ করবে না সো আমরা একটু উপরে উঠে দিই তাহলে আর একটু সুন্দর দেখতে পারবো বটম থেকে আমরা দুইশো একটু উপরে উঠে দিলাম রাইট থেকে একশো তাইলে একটু সুন্দর করে হবে আচ্ছা পিকজেল দেওয়া হয় নাই আমরা পিকজেল দিই পিকজেল সো এবার আমরা দেখতে পাচ্ছি যে ও নিচে থেকে দুইশো এবং ওই পাশ থেকে একশো সরে এসেছে এবং এটা ফিক্স ওরা ওয়েবসাইট নড়তেছে পেজ নড়তেছে বাট ও মুভ করতেছে না এটা হচ্ছে ফিক্স পজিশন ফিক্স দেন আমরা হচ্ছে দেখব হচ্ছে অ্যাপসলিউট এইটাই আমরা অনেক বেশি ইউজ করে থাকি অ্যাপসলিউট জিনিসটা অনেকটা রিলেটিভ অ্যাপসলিউট এটার মতো কাজ করে সো অ্যাপসলিউট কাজ করতে গেলে আপনাকে তার প্যারেন্টটাকে রিলেটিভ করে নিতে হবে যে অ্যাপসলিউটটা কার সাপেক্ষে কাজ করবে যদি আপনি রিলেটিভ না বলে দেন সেও আবার সেই বডির সাথে কাজ করবে সো আমরা দেখি ফার্স্ট অফ অল আমরা এটাকে এরকম আমরা রাইট থেকে এটা আমরা লেফট থেকে করি সরি লেফট থেকে দিলাম হচ্ছে ওয়ান ফিফটি পিক্সেল এবং টপ থেকে আশি পিক্সেল টপ থেকে একটু বেশি দিতে পারি আমরা টপ থেকে দুইশো পিক্সেল দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা মুভ মুভমেন্টটা সো আমাদের এই বক্সটা হচ্ছে সিক্স এই বক্সটার মুভমেন্ট হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি ও সরে এসেছে এখন যদি আমি প্যারেন্টটাকে রিলেটিভ না করি তাহলে দেখবো যে আসলে কি হচ্ছে হ্যাঁ ও কাকে প্যারেন্ট ধরতেছে তা আমরা দেখতে পাচ্ছি যে ও আসলে ওই বক্সের মধ্যেই নাই ও চলে গেছে একদম উপরে মানে হচ্ছে ও বডি টেককে রিলেটিভ ধরতেছে সো আপনি যদি রিলেটিভ নিয়ে কাজ করেন তাহলে আপনি অ্যাপসলিউট অ্যাবসলিউট নিয়ে যদি কাজ করতে চান পজিশন অ্যাবসলিউট তাহলে আপনার রিলেটিভ ইউজ করবেন যাকে আপনি প্যারেন্ট করতে চান আদারওয়াইজ সে বডিকে প্যারেন্ট হিসেবে ধরবেন সো এই ছিল পজিশনের কাজ যদিও পজিশনটা অনেকের বুঝতে একটু সমস্যা হয় তবে আশা করি আমি আপনাদের বোঝাইতে পেরেছি পজিশন স্ট্রিক আচ্ছা এখানে আর একটা অপশন আছে স্ট্রিক দেখি sticky element toggle between relative and fix relative এবং ফিক্সের মধ্যে সে টুগল হয় আর কি এটাই আমরা অনেক সময় স্ট্রিকই ন্যাপ দেখে থাকি এটা হচ্ছে সেই কাজ যে মেনুবারটা সে একটা জায়গায় এসে স্থির হয়ে যায় সে স্কুল হয় বাট একটা জায়গায় এসে সে স্থির হয়ে যাচ্ছে এটাই ছিল সেলেস্টিকি সো ওভারফ্লো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার ওভারফ্লোর কারণে কোনো কিছু যেমন এইখানে টেক্সটটা বাইরে চলে এসে ওই বক্সের বাইরে চলে এসেছে এটা হচ্ছে ওভারফ্লো এর কারণে সো আমরা এরকম কিছু একটা করতে পারি আমরা অনেক টেক্স টেক্সে নিয়ে যাই সো আমাদের লাস্ট যে বক্সটা আছে সেই বক্সে আমরা বেশি টেক্সট দিলাম বক্সটা যদি ছোট হাইড্রেট কম হয়ে থাকে তাহলে টেক্সটটা বেরিয়ে চলে যাবে সো আমরা এখন দেখতে পারবো যে আমাদের টেক্সটটা বাইরে চলে এসেছে আমাদের বক্সের বাইরে চলে এসেছে সো এই এক্সাম্পলের জন্য এটা বেস্ট তো খুবই বাজে দেখাচ্ছে আমরা একটা ছোট্ট অংশ প্যাডিং দিতে পারি padding at least five pixel padding দেওয়া যায় ফাইভ পিক্সেল খুবই বাজে দেখাচ্ছিল আমরা আবার রিলোড করছি এখন দেখতেছি কিছু স্পেস তৈরি হয়েছে বাট এটা হচ্ছে ওভারফ্লো হয়েছে স্পেস কম থাকার কারণে সে বাইরে চলে গেছে এখন আমরা এইটাকে আমরা ওভারফ্লোগুলো দেখবো ওভারফ্লো ভিজিবল হিডেন অনেকগুলো আছে সো আমরা দেখি ওভারফ্লো ভিজিবল করলে কি হচ্ছে অলরেডি ভিজিবলই আছে সো এটাকে ওভারফ্লো ভিজিবল করলাম আমরা ইফেক্টটা দেখবো যে আসলে কী হয় সো দেখতে পাচ্ছি এটা অলরেডি বাইরে হল ভিজিবলই আছে যদি আমরা হিডেন করি তাহলে দেখব যে আসলে অ্যাকচুয়ালি এটা একটু চেঞ্জ হয়েছে এবং এটাই আমরা চাচ্ছিলাম সো আমরা হিডেন করার পরে দেখতে পাচ্ছি যে এটা ভিতরে চলে এসেছে এটা আর বাইরে যায় নাই সো ফ্লো হিডেনের ব্যাপারটা এটাই যে আপনার কোনো কিছু বাইরে চলে গেলে তখন সেটাকে ফ্লো করতে হবে তারপর হচ্ছে ফ্লোটিং ফ্লোট আপনি কোনো কিছুকে লেফট রাইটে সরাইতে পারেন এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি এই পাঁচ নাম্বার বক্সটাকে যদি অলরেডি পজিশন করেছি এখানে ফ্লোট কাজ করবে না আমরা আরও কিছু ইলিমেন্ট নিয়ে কাজ করি দেন হচ্ছে আমরা আরেকটা কন্টেনার নেই ডিপ এখানে আমরা আবার আর দুইটা ডিপ নেই সেটা হচ্ছে plus plus box one. Nah, itu mana bandi lam? Ada box tiga kali lam. Ada set two. Nah, itu apa yang mana? Two kali. Ini berapa kilo? Ah, si class kali lam container two. Container two. Container two. Then I say box one, box two. এখন আমরা এটাকে আমরা দেখব যদি হাইট ওয়েট দরকার ছিল এটা বোঝাই যাচ্ছে না এগুলো করতে হবে সো কন্টেনার ওয়ান হাইট দিলাম হচ্ছে চারশো পিক্সেল ইট দিলাম হচ্ছে চারশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে হ্যাশ করলাম মানে সাদা কালার দিলাম সো এখন আমরা বাকি দুটা বক্সকেও আমরা হাইট ওয়েট দিতে হবে আদারস আমরা বুঝতে পারবো না এর হচ্ছে হাইট একশো পিক্সেল উইথ একশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড আমরা কোনো একটা কালার দিতে পারি গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম সিমিলার কোড করতেছি যদিও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে দুইটা আমরা চাইলে একটাতে দিতে পারতাম সো আমরা দেখতে পাচ্ছি দুইটাই সেম সিমিলার হয়ে গেছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমরা অন্য কালার দিই এটাকে আমরা এরকম একটা কালার দিচ্ছি সো প্যারেন্টটা হচ্ছে সাদা আর বাকি যেটা যেহেতু ব্লক এলিমেন্ট নিচে নিচে আসবে বাট আমরা এটাকে ফ্লোট করতে পারি সো ফ্লোট করার জন্য আমরা ফ্লোট প্রপার্টি ইউজ করবো তো এটাকে করবো হচ্ছে লোড লেফট আমার এটা লেফটে চলে যাবে আমরা দেখি এটা অলরেডি লেফটেই আছে আর আমরা এটাকে লোড রাইট করব লোড রাইট আমরা দেখবো যে ওটা রাইটে চলে গেছে তো আমরা দেখতে পাচ্ছি এটা লেফটে এবং রাইটে চলে এটাই হচ্ছে প্লটিংয়ের ব্যবহার আপনি কন্ট্রোল করতে পারেন রাইট নেবেন লেফট নেবেন সো লেআউট তৈরি করার সময় এটা কাজে লাগে সো ইনলাইন ব্লক দেখাইছি অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আপনার অলরেডি আমি দেখাইছি সো লেফট রাইট সেন্টার এগুলো হচ্ছে মার্জিন অটো মানে হচ্ছে মাঝখানে সেন্টার এটাই বোঝাচ্ছে দেন হচ্ছে শুরু ক্লাস এই শুরু ক্লাসগুলো আমরা লিঙ্কের মধ্যে ইউজ করেছি এ হোবার এরকম কোলন দিয়ে যেটা করা হয় শুরু ক্লাসগুলো আমরা অলরেডি করেছি সো অপাসিটি অপাসিটি একটা চমৎকার জিনিস আমরা চাইলে এটাকে একটা অপাসিটি দিতে পারি অপাসিটি যদি আমি পয়েন্ট ফাইভ করে দেখবো যে আমরা এটা মিউটেড হয়ে গেছে কিছুটা অফ হয়ে গেছে সো আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি অফই ছিল সো আমরা গ্রিনটাকে অফ করি বুঝতে পারছিল না সো আমরা গ্রিনটাকে অফ করি দেখতে পাচ্ছি যে এটা একটু ইয়া হয়ে গেছে অফ হয়ে গেছে অপা এটা কি অপাসিটি বলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল হিসেবে সো সিএসএস এর আরও অনেক প্রপার্টি আছে নেভিগেশন এরকম সুন্দর একটা মেনু যদি বানাইতে চান আপনারা একটা সুন্দর এলআই নিয়ে আপনারা সুন্দর একটা মেনু বানাইতে পারেন সো এটার জন্য আপনাদের আবার স্টাইল করতে হবে সো তারা যে স্টাইলটা করেছে এটা আমরা নিতে পারি সো বাই ডিফল্ট এরকম ছিল দেন হচ্ছে তারা এটাকে স্টাইল করেছে তাদের যে নেভিগেশনটা আছে এইটা হচ্ছে আমাদের কী স্টাইল করেছে আমরা এটা দেখি নেভিগেশনের জন্য হেড সেকশনে মেবি আমরা পেতে পারি তারা এই নেভিগেশনের জন্য তারা কিছু স্টাইল করেছে আমরা সো নেভিগেশনের স্টাইলটা আমি কপি করতেছি আপনার হাতে লিখবেন আমি সময় সেভ করার জন্য এটা করতেছি কারণ হচ্ছে আমার কাছে এত সময় নেই একটা মেনু বানাতে অনেক সময় লাগে সো আপনারা এটা নিজেরা আশা করি ট্রাই করবেন হচ্ছে যদি ওটা কাজ করে নাই আচ্ছা এটা সেভ করেছিলাম যাই হোক তাহলে এটা এটার জন্য না তাদের মেনুটা এটা খুঁজলে আমি হয়তো স্টাইলটা পেয়ে যেতাম বাট এটা না সো দুই ধরনের মেনু আছে আপনার আছে ভার্টিক্যাল মেনু হরিজেন্টাল মেনু এই সিএসএসগুলো আমরা এখান থেকে পেতে পারি যদি একটু ইন্সপেক্ট করি আমরা দেখতে পাবো ও ওএমজি এখানে অনেক স্টাইল করা আছে আমরা দেখি শুধু একটু চেষ্টা করি যে তারা কোনো বলে রেখেছে কিনা যে মেনুবারের জন্য কোনো সিএসএস বলে রেখেছে কিনা তাহলে আমরা দেখি হ্যাঁ এখানে তারা এই স্টাইলগুলোই করেছে বাট আমাদের ক্লাসগুলো হয়তো ম্যাচ করে নাই তাদের মার্কআপটা নিতে হবে তাদের মার্কআপটা নিলে হয়তো স্টাইলটা অ্যাপ্লাই হবে সো এটা আমরা রিমুভ করে দিচ্ছি নেভিগেশন বাট দেন হচ্ছে ড্রপ ডাউন সো এগুলো আপনারা দেখে নেবেন ইমেজ গ্যালারি সো অলরেডি ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে আমি আর ভিডিওটা লেন্দি করতেছি না আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন এবং ডেভেলপি স্কুল সিনট্যাক্স শেখার জন্য খুব চমৎকার একটা জায়গা তো বেসিক যে ব্যাপারগুলো ছিল যে সিএসএসটা অ্যাকচুয়ালি আপনি কীভাবে ইউজ করবেন সেটাই ছিল আসলে মূল উদ্দেশ্য আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার না আপনাকে ফ্রন্ট এন্ড এক্সপার্ট করতে পারবো না বাট আপনার ব্যাক এন্ড করতে গেলে সামটাইমস কিছু সিএসএস করা লাগে চেঞ্জ চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনি সমস্যায় না পড়েন সেই জন্যই মূলত এই কোর্সটা নেওয়া সো আমরা গিটে পুশ করে দিই অ্যান্ড আজকের আজকের মতো এখানে আমি বিদায় নেব সো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তারা সবাই জানাবেন এবং আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোনো প্রিপারেশন নিয়ে লেকচারটি করি নাই সো প্রবলেম হলে সেগুলো আমরা ফিক্স করবো মূলত সেটাই পছন্দ করি ইরোর যত হয় ততই ভালো ডেভেলপারের জন্য বিগিনারদের জন্য তাহলে সে জানতে পারবে এটা কীভাবে ফিক্স করা হয় আমরা স্ট্যাটাস করতেছি এর স্ট্যাটাস কিট অ্যাড আমি minus m css css of so আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং কারো কোনো যদি প্রবলেম হয় ইনশাল্লাহ আমার কমেন্টে জানাবেন এবং আমি খুবই বিজি মানুষ চাকরি করি এবং পড়াশোনা করি আমার যখন সময় হবে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো ধন্যবাদ সকলকে হ্যাপি কোডিং